বন্ধু হই হই তুমি রইলা কই কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু হই হই তুমি রইলা কই বন্ধু হই তুমি রইলা কই কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বিয়া করে বাড়িতে রেখে কোন কারণে বিদেশ রইলা বিয়া করে বাড়িতে রেখে কোন কারণে বিদেশ রইলা বিদেশে যাইয়া ভুলে কি গেছো বিদেশে যাইয়া ভুলে কি গেছো কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বিয়া করে বাড়িতে রেখে কোন কারণে বিদেশ রইলা বিদেশে যাইয়া ভুলে কি গেছো বিদেশে যাইয়া ভুলে কি গেছো কোন কারণে বন্ধু তুমি বিদেশে রইলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিদেশে রইলা বিদেশে যাইয়া ভুলে কি গেছো বিদেশে যাইয়া ভুলে কি গেছো কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা আশার লো শ্রাবণ পেল ভাদ্র মাস চলে গেল আশার লো শ্রাবণ এলো ভাদ্র মাস চলে গেল ভাদ্র মাসের তালেরা পিঠা ভাদ্র মাসের তালের পিঠা কোন কারণে বন্ধু তুমি বিদেশে গেলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিদেশে রইলা বিদেশে যাইয়া বলে কি গেছো বিদেশে যাইয়া বলে কি গেছো কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা বন্ধু কোন কারণে বন্ধু তুমি বিয়া করিলা